আজ কিন্তু কোনো কথা শুনবো না আজ কিন্তু ওয়ান ভার্সেস ফোর খেলবোই বলেন কি তোমাদের আমি ওপেন চ্যালেঞ্জ করছি যদি তোমরা জিততে পারো তাহলে তোমাদের জন্য স্পেশাল গিফট আছে আরে ওদের বাদ দাও আমরা ওয়ান ভার্সেস ওয়ান খেলবো তোমায় মেরে আমি লাভ ইমোট দেখাবো তোমায় মেরে আমি নতুন ইলার পাসের ইমোটটা দেখাবো আর তোমাকে মেরে প্রপোজ ইমোটটা দেখাবো মজা আয়া বটগুলোর সাথে ওয়ান ভার্সেস ফোর খেলবে কই না তো মাঝে মাঝে তোর সাথে বাংলা আমি খেতে যাই কিছু বাংলা খেয়ে ফেলি কিছু বাংলা ছেড়ে যাই চিকেনের পিছ হোক মাটনের পিছ হোক মারে বারে মনে হয় তোর সাথে বাংলা খাই অসাধারণ ও হো শালা বাপের জন্মের আমাকে কাস্টমি চ্যালেঞ্জ করিস না চ্যালেঞ্জ তো করবই আবার লোলো মারবো শালা বাচ্চাদের মতো বুঝিয়ে বললাম তারপরে বুঝলি না এবার ওয়ান ট্যাপ খা আহ! আই মাম্মি